প্রত্যাবাসনের প্রস্তুতি পরিবেশ দেখতে মিয়ানমারের রাখাইন রাজ্যে গেছেন বিশ রোহিঙ্গা সহ সাতাশ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সকালে টেকনাফ ট্রানজিট জেটিঘাট থেকে তারা মিয়ানমার পৌঁছান কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে তিন নারী সহ বিশ জন রোহিঙ্গা ও ছয়জন সরকারি কর্মকর্তা ও একজন অনুবাদক অর্থাৎ দোভাষী রয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলটি মিয়ানমারের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্ধ্যায় টেকনাফে ফেরার কথা রয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন প্রত্যাবাসন শুরু হলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কোথায় রাখা হবে সে জায়গা এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখতেই আমরা মিয়ানমার যাচ্ছি এর আগে মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করতে গত পনেরোই মার্চ বাংলাদেশে এসেছিলেন মিয়ানমার সরকারের সতেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে এক সপ্তাহ অবস্থান করে একশো সাতচল্লিশ রোহিঙ্গা পরিবারের মোট চারশো ছিয়াশি জন রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই করেন